হঠাৎ দেখাও কত সুন্দর মুহূর্ত তৈরি করতে পারে তাই না এই তো কিছুদিন আগেও তুমি ছিলে অপরিচিতা কিন্তু আজ আজ তুমি কত আপন এজন্য এক জন্মান্তরের বন্ধন মনে আছে তোমার সে প্রথম দিনের কথা যেদিন প্রথম তোমার চোখে আমার চোখ পড়ে থেমে গিয়েছিল পৃথিবীর সমস্ত সময় সেই বাসন্তী রঙের শাড়ির আভরণে গুনগুন করে গাইছিল বসন্তের গান কোনো এক বসন্ত উৎসবে মনে পড়ে তোমার সেই প্রথম স্পর্শের কথা যেদিন হঠাৎ এক দমকা বাতাসে তোমার চুলের খোপা খুলে এসে লেগেছিল মোর মুখোপানে কিছু কিছু মুহূর্ত কত সুন্দর হতে পারে বুঝেছিলাম সেদিন তোমার মৃদু হাসিতেই যেন আটকে গিয়েছিলাম জন্মান্তরের বন্ধনে আর হারিয়ে ফেলেছিলাম চিরচেনা নিজেকে ভালোবাসা বুঝি এমনই হয় যেখানে তাকে নিয়ে ভাবতে লিখতে এমনকি বলতেও ভালোবাসা সৃষ্টি হয় প্রথম দেখায় আমাদের ভালোবাসা সৃষ্টি হলেও তার বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছিল আমাদের দ্বিতীয় দেখায় মনে পড়ে তোমার আমাদের দ্বিতীয় দেখার কথা যেদিন আমার সকল ভালোবাসার কথা সকল ভালো লাগার কথা লিপিবদ্ধ করে দিয়েছিলাম এক বাসন্তী খামে আর বলেছিল এটা এখন খুলো না খুলবে কোনো এক অবসরে যখন দক্ষিণা বাতাসে এক মিষ্টি সুবাসে পুলকিত হবে তোমার মন চিঠিটা হাতে নিয়ে এক অদ্ভুত লজ্জা আর বিভ্রান্তিতে পড়েছিলে তুমি মনে পড়ে তোমার সেই মুহূর্তের কথা যখন বিদায় বেলায় তুমি হয়তো একটু দ্রুতই হাঁটছিলে চিঠিটা বুকে জড়িয়ে ধরে আমার মনে আছে মনে আছে তুমি কিছুটা অদূরে গিয়েই চিঠিটার চিবুকে খুব যত্ন করে এঁকেছিলে এক ভালোবাসা মাখানো চুম্বন শুরু হলো আমাদের পথ চল সৃষ্টি হলো এক নতুন পৃথিবী যেখানে আর আমাদের তৃতীয় দেখা হয়নি প্রতিবারই হয়েছে প্রথম দেখা যেখানে আমি প্রতিনিয়তই বারবার প্রেমে পড়েছি তোমার কারণ ভালোবাসা তো এমনই হয় যেখানে প্রতিদিনই সেই চির আপন একজনকে কেন্দ্র করে সৃষ্টি হয় নতুন ভালোবাসা